মুছে পুরে ফেট ফুরে দে তু ফেট ফুরে দে তু আর ভুল যায় জমলে আজ সারা শিখে হোক পুরে আজ সারা